নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন প্রিয় দর্শকবৃন্দ আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালোই আছেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা হয়তো সকলেই জানেন যে ফেস দ্য পিপুল নামক একটি অনুষ্ঠানে বা ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে যেখানে সাইফুর রহমান সাগর নামক উপস্থাপকের উপস্থাপনায় ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিতর্কটির বিষয় ছিল গোমাংস ভক্ষণ অর্থাৎ হিন্দু ধর্মে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ না অনুমোদিত সে বিষয়ে বিতর্কটিতে ইসলাম ধর্মের পক্ষ থেকে ব্রাদার রাহুল নামক কপট ভণ্ড ডাক্তার জাকির নায়েকের ন্যায় ধূর্ত ও মিথ্যাচারীর সাথে হিন্দুদের আর্য সমাজ নামক একটি সংগঠনের পক্ষ থেকে নব আর্য পূর্বনাম মেহবুব আলী বর্তমান নাম মহেন্দ্রপাল আর্য নামক এক ব্যক্তি অংশগ্রহণ করেন অনুষ্ঠিত উক্ত বিতর্কে ধূর্ত কপট ও মিথ্যাচারী ব্রাদার রাহুল নামক ব্যক্তিটি সনাতন ধর্মে গোমাংস ভক্ষণ বিষয়ে যে মিথ্যা প্রতারণা পূর্ণ ও ভুল তথ্য উপস্থাপন করে সনাতন ধর্মানুসারীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন তা আমার এই প্রতিবাদী ইউটিউব চ্যানেল মৎস্য অবতারে ধারাবাহিক পর্বের মাধ্যমে উপস্থাপন করা হবে এবং সেই সাথে ব্রাদার রাহুল ডাক্তার জাকির নায়েক সহ বিভিন্ন কাঠমোল্লাদের ও উক্ত মিথ্যা দাবি ও প্রতারণাপূর্ণ দাবিগুলি খণ্ডন করা হবে তবে তার আগে একটি কথা প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নতুন নতুন সব আপডেট ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি পুরোটাই দেখার জন্য আমার সাথেই থাকুন প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার মৎস্য অবতার মৎস্য অবতার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট ভিডিও পেতে বেল আইকনে চাপুন ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে রামায়ণ হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য লীলা সম্বন্ধনীয় একটি পবিত্র গ্রন্থ ন্যায় সত্য ও মর্যাদার পূর্ণমূর্তি শ্রীরামচন্দ্র তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে কারণ তিনি মনুষ্যরূপে মানব জাতিকে নিষ্কাম কর্ম ও কর্তব্য বোধ শিখিয়েছেন যা থেকে মানুষ হিউম্যান বিং এর পথ পায় শ্রীরামচন্দ্রের দিব্য লীলা সমন্বিত উক্ত রামায়ণ গ্রন্থখানি এতটাই প্রভাব সম্পন্ন যে তা শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়িয়ে ফ্রান্স জার্মানি ইংল্যান্ড থাইল্যান্ড এমনকি রাশিয়া চীন ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে ও ভারতের ন্যায় সমান সমাদৃত এটা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ বলে নয় এর পাশাপাশি একটা সাংস্কৃতিক অভিধান বা কালচারাল ডকুমেন্টও তাই এই রামায়ণ সম্পর্কে বলতে গিয়ে পণ্ডিত জওহরলাল নেহেরু তার পাঠ্যপুস্তককে অর্থাৎ ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে ফ্রান্স এর একজন হিস্টোরিয়ান একজন ইতিহাস রচয়িতা মিসলেটার বিচারধারা এইভাবে উদ্ধৃত করেছেন সেটি হচ্ছে যার জীবনের অনুভূতির প্রতি তৃষ্ণা রয়েছে সে এই মহাকাব্যরূপী নদীর জলে নিজের পিপাসা নিবারণ করুন যা সমুদ্রের চেয়েও বিশাল যাতে সূর্যের আলো বিদ্যমান যাতে আছে অপার শান্তি আছে অনন্ত মিষ্টতা তাহলে প্রিয় দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারছেন এই অল্প সময়ে উদ্ধৃত বক্তব্যে রামায়ণের গুরুত্ব কতখানি সেই রামায়ণ থেকেই ভণ্ড কপট প্রতারক ও ডাক্তার জাকির নায়কের ন্যায় মিথ্যাচারী ব্রাদার রাহুল নাকি পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের গোমাংস ভক্ষণ খুঁজে পেয়েছেন কিন্তু খোদ উক্ত রামায়ণেই স্পষ্টভাবে শ্রী রামচন্দ্রের গো মাংস ভক্ষণ তো দূরের কথা মাংস ভক্ষণই যে করেন না তা স্পষ্ট উল্লেখিত রয়েছে এছাড়াও উক্ত রামায়ণে মাংসভক্ষণ কার্য যে রাক্ষসচিত তাও বলা হয়েছে আজকের এই পর্বে থাকছে এখানে এই পর্বে আমি ব্রাদার রাহুলের উক্তিতে শ্রী রামচন্দ্রের গোমাংস ভক্ষণ খণ্ডন করে ব্রাদার রাহুলের অসারতা ও ভণ্ডামও প্রমাণ করব তো প্রথমেই আপনারা ব্রাদার রাহুলের সেই বক্তব্য শুনুন কি বলছেন তিনি শ্রী রামচন্দ্রের গোমাংস ভক্ষণ বিষয়ে দেখেন এটা হচ্ছে রামায়ণ রামায়ণ আপনাদের সকলে খুব ভালোভাবে জানেন রামায়ণ কি ইতিহাস বলা হয় আর ছন্দেগ সাথে বলেছে যে পঞ্চম বেদ হচ্ছে পুরাণাম ও ইতিহাস ইতিহাস মানে এখানে রামায়ণ রামায়ণ কি বলছে দেখেন স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন তিনিও মাংস খেতেন স্পষ্ট হয়ে রাখা আছে আমি আপনাকে দেখে দিই দুটো শ্লোক দেখো অনেকগুলো আছে এখানে পরিষ্কার বসে যাওয়ার আগে তার আগে দেখেন দাঁড়ানো আছে পরিষ্কার ভাবে দেখিয়ে দিচ্ছি যে তার আগে মাংস খেয়েছেন এখানে লেখক ফুটনোটা লিখে দিয়েছে যে হ্যাঁ রামচন্দ্র যে খেতেন তার প্রমাণ আরো আছে সামনে সামনে প্রমাণ আসছে লাল যে তাকে দেখেছি স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন তিনিও মাংস খেতেন স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন তিনিও মাংস খেতেন স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন তিনিও মাংস খেতেন তাহলে প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখলেন ব্রাদার রাহুল নিজ মুখে বলছেন শ্রী রামচন্দ্র মাংস খেতেন যদিও রামায়ণের কোনো সুস্পষ্ট রেফারেন্স উনি উল্লেখ করতে পারলেন না তবুও কোনো এক লেখকের বই থেকে উদ্ধৃতি দিয়ে যেন উনি বলার চেষ্টা করছেন শ্রী রামচন্দ্র নাকি মাংস খেতেন কততম স্বর্গের কততম অধ্যায়ের কততম শ্লোকে উল্লেখ আছে শ্রী রামচন্দ্র মাংস ভক্ষণ করতেন তা কোনো সুস্পষ্ট উল্লেখ নেই শুনুন উনার মুখে অর্থাৎ ব্রাদার রাহুলের মুখেই একবার আরও একবার শুনুন যে উনি তারপরও বলছেন শ্রী রামচন্দ্র নাকি মাংস খেতেন গোমাংস খেতেন শুনুন উনার মুখে আরো একবার স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন তিনিও মাংস খেতেন স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন তিনিও মাংস খেতেন স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন তিনিও মাংস খেতেন এবার প্রিয় দর্শক বৃন্দ আমি স্বয়ং রামায়ণ থেকেই প্রমাণ করব যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র মাংস তো দূরের কথা কোনো মাংসই ভক্ষণ করতেন না তবে তার আগে আমরা একটু দেখে নেব রামায়ণে মাংস ভক্ষণকে কি দৃষ্টিভঙ্গিতে দেখানো হয়েছে প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাল্মীকি রচিত রামায়ণ দেখুন লেখা আছে the Calcutta Sanskrit series edited by Narendra Chandra Vedanta Tirtha M A এবং এখানে দেখতে পাচ্ছেন বাল্মীকি রামায়ণম বলা আছে বেঙ্গাল রিসেনশন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কাণ্ডম তারপরে দেখুন বাংলাতে লেখা আছে বাল্মীকিয়ং রামায়ণম গৌরী ও পাঠ লোকনাথ চক্রবর্তী কৃত টিকয়া টিকান্তরসাবভূয়িষ্ঠ টিপ্পণ্যে বঙ্গানুবাদ পাঠান্তরাদিভিশ্চ সমলঙ্কৃতম সুন্দরকাণ্ডম অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাল্মীকি রামায়ণ এটি হচ্ছে গৌরীয় পাঠ এবং এটি বাংলায় সুন্দরকাণ্ড এবং এটা অনুবাদ করেছেন কে লোকনাথ চক্রবর্তী নামক একজন পণ্ডিত আমরা যদি রামায়ণের সুন্দরকাণ্ডের পঞ্চদশ স্বর্গের আমরা যদি উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সংখ্যক শ্লোক লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাই যে মাংস ভক্ষণ মূলত মনুষ্যচিত নয় বরং রাক্ষসচিত ব্যাপার আপনারা জানি বিশ্বাস করতে পারছেন না চলুন আপনাদের সচক্ষে আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে রামায়ণের পঞ্চদশ স্বর্গ আপনারা দেখতে পাচ্ছেন আর এই পঞ্চদশ স্বর্গের আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুন্দরকাণ্ড আর এই সুন্দরকাণ্ডের পঞ্চদশ স্বর্গের আমরা এখন দেখতে পাচ্ছি উনচল্লিশ সংখ্যক একটি শ্লোক দেখুন এই শ্লোকটি উনচল্লিশ শ্লোক আর এটি হচ্ছে চল্লিশ সংখ্যক শ্লোক এটি হচ্ছে একচল্লিশ সংখ্যক আর এই একচল্লিশ এবং এটি হচ্ছে বিয়াল্লিশ এটা এটা বিয়াল্লিশ শ্লোক আপনারা দেখতে পাচ্ছেন এটি বিয়াল্লিশ সংখ্যক শ্লোক আর পরে তেতাল্লিশ সংখ্যক শ্লোক আর এরপরে আছে চুয়াল্লিশ এবং সবশেষে পঁয়তাল্লিশ সংখ্যক শ্লোক এই ছয়টি শ্লোক আপনারা দেখাবো যে কিভাবে এখানে বলা হচ্ছে মাংস ভক্ষণ মূলত রাক্ষসচিত ব্যাপার চলুন আমরা এর বাংলা অনুবাদটা দেখি এখানে বলা হচ্ছে দেখুন যে কপিশ্রেষ্ঠ হনুমান রাক্ষসরাজ মহাত্মা রাবণের গৃহে আকাঙ্ক্ষণীয় সর্বরস সমন্বিত পানভূমি দেখিলেন তারপর চল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ দেখুন বলছেন তিনি সেই পানভূমিতে মৃগ মহিষ ও বরাহের মাংস রাশি চতুর্দিকে সজ্জিত দেখিলেন এবারে পরের একচল্লিশ নম্বর শ্লোকটা লক্ষ্য করলে দেখবেন বলা হচ্ছে কপিশ্রেষ্ঠ হনুমান সেখানে সুবর্ণময় বিশাল পাত্র সমূহে অর্ধভক্ষিত ময়ূর ও কুকুট সমূহ দেখিতে পাইলেন চিন্তা করুন অথচ রামায়ণে শ্রী রামচন্দ্রের সম্পর্কে যখন বলা হয় হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা পরে করছি যে রামচন্দ্র মাংস খেতেন তখন সেটা কতটা আমাদের জন্য লজ্জাস্কর যেখানে রাক্ষসগণে মাংস ভক্ষণ করে এবং এটা মাংস মাংস ভক্ষণটা রাক্ষসোচিত ব্যাপার দেখুন তার বিয়াল্লিশ নম্বর শ্লোকে কি বলছে হনুমান দধি ও সৌবর্চল লবণযুক্ত উত্তম রূপে প্রস্তুত বরাহ বদ্রি অর্থাৎ বরাহের অংশ বিশেষের মাংস ভালো মন্দ নানা রকমের লেজ্জ ও পেয় বিবিধ ফল শর্করা সেই আসব মাধ্যিক পুষ্প ও ফলজাত মদ্য এবং রাগাসরব অর্থাৎ এক প্রকার রাগবর্ধক মিশ্র বস্তু দেখিতে পাইলেন তাহলে প্রিয় দর্শক আমরা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ শ্লোকে দেখলাম যে এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের মদ্য অর্থাৎ মদ এবং বহুবিধ মাংস দেখুন এখানে আমি আন্ডারলাইন ইয়ে করে রেখেছি আমি এখানে দাগ দিয়ে রেখেছি হলুদ ইয়েলো ডট হচ্ছে কালারে যে বহুবিধ মাংস ভক্ষণ করতেন তারপরে আমরা যদি দেখি ছিচল্লিশ নম্বর শ্লোক বলা হচ্ছে মহাকবি হনুমান সেখানে স্বর্ণ রৌপ্য ও মণিময় পরিপূর্ণ মদ্য সমূহ অবলোকন করিলেন অর্থাৎ এইখানে যা বর্ণনা আমরা পেলাম এ পর্যন্ত এই সব বর্ণনা মতে আমরা বুঝতে পারছি যে রাক্ষসগণ মাংস ভক্ষণ করতেন এবং শুধু মাংস নয় বিভিন্ন প্রাণীর মাংস যেখানে বলা হচ্ছে চুয়াল্লিশ নম্বর শ্লোকে যুক্ত খণ্ডে বলা হচ্ছে বহুভীর মাংসই অর্থাৎ বহু প্রাণীর মাংস তারা ভোজন করতেন এছাড়াও এখানে বরাহের মাংসের কথা উল্লেখ আছে হ্যাঁ বরাহ বদ্রী তারপরে উল্লেখ আছে মহিষের মাংসের কথা বিভিন্ন মাংস ইত্যাদি তারা ভোজন করতেন কারা ভোজন করতেন রামায়ণ অনুসারে রাক্ষসকুল রাক্ষসগণ এগুলো ভোজন করতেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছি মৃগানাং মহিষানাঞ্চ বরাহনাঞ্চ সর্বস তত্র ন্যস্তানি মাংসানি পানভূম দদর্শ সহ অর্থাৎ এখানে মৃগ হরিণের মাংস মহিষানাঞ্চ মানে মহিষের বরাহানাঞ্চ অর্থাৎ কিনা শুকুরের মাংস এই সব ধরনের মাংস কারাভক্ষণ করত এই সব ধরনের মাংসগুলো মূলত রাক্ষসগণ ভোজন করত এবং এগুলো পানভূমিতে গিয়ে হনুমান দর্শন করেন তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে মাংস ভক্ষণ রাম নয় বরং রাক্ষসগণই ভোজন করতেন তো প্রিয় দর্শক এটা গেল একটি প্রমাণ প্রিয় দর্শক আমরা চলে এসেছি উক্ত রামায়ণের সুন্দরকাণ্ডের অষ্টাদশ স্বর্গ মানে আঠারোতম স্বর্গে এই স্বর্গে দেখুন বলছে ৩৫ নম্বর শ্লোকে পিবন্তিহি খাদ মানশ্চ নিত্যং মাংস অনাশী তাহা সদা পুষ্টাহা সর্বভক্সাহা সমুন্নতাহা অর্থাৎ এটা বাংলা অনুবাদটা আমরা যদি দেখি দেখুন বলছেন তাহারা নিরন্তর পান ও ভোজন নিরত মাংস ও বসা প্রিয়া সর্বদা অতৃপ্ত পরিপুষ্ট সর্বভোগ এবং অত্যন্ত উদ্ধত তাহলে প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে উক্ত রামায়ণের সুন্দরকাণ্ডের অষ্টাদশ মানে আঠারোতম স্বর্গে পঁয়ত্রিশ সংখ্যক শ্লোকে বলা হচ্ছে যে রাক্ষসগণ ভোজন নিরত পান নিরত এবং শুধু তাই নয় বলছে মাংস ও বসা প্রিয় অর্থাৎ অত্যন্ত মাংস প্রিয় তাহলে আমরা দেখতে পেলাম যে রামায়ণের বর্ণনা মতেই রাক্ষসরাই বরং মাংসপ্রিয় শ্রী রামচন্দ্র নয় এবারে আপনাদেরকে আরও একটি উদাহরণ দিয়ে দেখাবো এটা হচ্ছে রামায়ণের সুন্দরকাণ্ডের চতুর্বিংশতিতম স্বর্গ মানে চব্বিশতম স্বর্গ যার শ্লোক সংখ্যা হচ্ছে একত্রিশ দেখুন শ্লোকটিতে বলা হচ্ছে অনাশিতা অসন্তুষ্টাহা সদা মাংস বসাপ্রিয়াহ নানা রূপ সমুত্থানা নানা বেশধরাহা সদা অর্থাৎ এটার অনুবাদটিতে আমরা যদি লক্ষ্য করি বলা হচ্ছে কি তাহারা অপরিতৃপ্ত অসন্তুষ্ট সর্বদা মাংস ও বসা অভিলাষিনী তাহাদের নানাবিধ গতিভঙ্গি তাহারা সর্বদা নানা বেশ ধারণ করে প্রিয় দর্শক তাহলে রামায়ণের উক্ত খণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে রামচন্দ্র নয় বরং রাক্ষসগণ নয় মাংস ও বসা অভিলাষিনী অর্থাৎ মাংস প্রিয় তাহলে কি হিসাবে ব্রাদার রাহুল উনি বলছেন যে শ্রী রামচন্দ্র মাংস ভোজন করতেন এটা আসলে উনার অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কি হতে পারে তো প্রিয় দর্শক আমার রেফারেন্স এখনো শেষ হয়নি আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের আরো রেফারেন্স দেখাচ্ছি প্রিয় দর্শক এবার চলে এলাম আরেকটি রেফারেন্সে দেখুন এটি হচ্ছে বাল্মীকি সেই রামায়ণ যে রামায়ণ থেকে আমি রেফারেন্স আপনাদের দিচ্ছি চলুন এই রামায়ণে আমরা দেখব আরও কি বলা আছে যদি আমরা উক্ত রামায়ণের সুন্দরকাণ্ডের এই এগারোতম স্বর্গের আমরা যদি আট সংখ্যক শ্লোকটা দেখি বলা হচ্ছে দেখুন বলছেন প্রকাশ চন্দ্র উদয় রম্যদোষহ প্রবৃত্তি রক্ষ পিসিতাশ দোষহ রামাভিরামেরিত চিত্ত দোষহ স্বর্গোপমহভূত ভগবান প্রদোষহ অর্থাৎ এটার অনুবাদটা আমরা যদি পড়ি দেখুন বলছে বলছে প্রদোষকাল সৌন্দর্যমণ্ডিত হইয়া স্বর্গতুল্য হইল প্রকাশিত চন্দ্রের উদয়ে রজনী রমণীয় হইয়া উঠিল রাক্ষসগণের মাংসভক্ষণ দোষ প্রবৃত্ত হইল রমণীর সহিত বিবাহের জন্য কামকগণের চিত্ত কলুষিত হইয়া উঠিল প্রিয় দর্শক আমি এখানে ইয়েলো কালারের বর্ডার দিয়ে ইন্ডিকেট করে রেখেছি এখানে দেখুন বলছে রাক্ষসগণের মাংস ভক্ষণ দোষ প্রবৃত্ত হইল প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে রামচন্দ্রের মাংসভক্ষণ নয় বরং রামায়ণে রাক্ষসগণের মাংসভক্ষণ সুস্পষ্ট রূপে ফুটে উঠছে এবং শুধু তাই নয় মাংসভক্ষণ যে দোষাবহ তাও উক্ত রামায়ণে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে দেখুন বলছে রাক্ষসগণের মাংসভক্ষণ দোষ প্রবৃত্ত হইল যেখানে মাংস ভক্ষণই দোষাবহ দেখুন বলছে মাংস ভক্ষণ দোষ তাহলে যেখানে মাংস ভক্ষণই দোষাবহ সেখানে এই দোষে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মতন একজন ব্যক্তি তিনি কি করে এই দোষে দুষ্ট হতে পারেন সুতরাং তিনি যে গোমাংস তো দূরের কথা তিনি যে মাংস ভক্ষণও করেন নাই সেটা আরও সুস্পষ্ট হলো তো প্রিয় দর্শক এবার চলুন আপনাদেরকে আমি আরও একটি রেফারেন্স দিব এই রেফারেন্স থেকে আপনারা আরও সুন্দর বুঝতে পারবেন চলুন আপনাদেরকে পরের রেফারেন্সটি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই বাল্মীকি রামায়ণেরই চতুর্িংশ স্বর্গ মানে হচ্ছে চৌত্রিশতম স্বর্গ আর এই চৌত্রিশতম স্বর্গের দশ এবং এগারো সংখ্যক শ্লোকে লক্ষ্য করলে দেখতে পাই বলা হচ্ছে ন ভক্ষ্যয়তি মাংসানি ন মধুনি চেবতে বালেয়ং বিহিতং তুই একমশ্নুতে ভক্ষ্যমুত্তমম চলুন অনুবাদটা একটু দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে দেখুন অনুবাদে বলছে তিনি মাংস ভোজন করেন না মধু পান করেন না একমাত্র পূজা উপযোগী উত্তম সাত্বিক খাদ্যই ভোজন করেন তাহলে প্রিয় দর্শক কি বুঝলেন শ্রী রামচন্দ্র কি মাংস ভোজন করেন দেখুন সুস্পষ্টভাবে বলে দিচ্ছে আমি আবারও দেখাচ্ছি দেখুন স্পষ্ট বলছে ন ভক্সায়তি মাংসানি তার মানে তিনি মাংস ভক্ষণ করেন না তাহলে প্রিয় দর্শক ব্রাদার রাহুল কি হিসেবে উনি বললে গো মাংস নাকি শ্রীরামচন্দ্র ভোজন করেছেন চিন্তা করুন এটা কত বড় একটা প্রতারণা কত বড় একটা মূর্খতা কত বড় একটা ভণ্ডামো ডাক্তার জাকির নায়কের ন্যায় কত বড় একটা মিথ্যাচার প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারছেন তাহলে শ্রী রামচন্দ্র সম্পর্কে যারা মিথ্যা দোষারোপ করার অপচেষ্টা করছেন যে শ্রী রামচন্দ্র নাকি মাংস ভক্ষণ করতেন দুঃখিত মাংস ভক্ষণও না গো মাংস ভক্ষণ করতেন তারা কত বড় বোকার স্বর্গে বাস করছেন এবং ডাক্তার জাকির নায়কের ন্যায় ভণ্ড মিথ্যাচারী ও প্রতারকের কর্ম করছেন তা আপনারা স্পষ্টভাবেই বুঝতে পারছেন এখানে ব্রাদার রাহুলের যে মিথ্যাচারিতা কপটতা ভণ্ডামো প্রতারণা তা দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল প্রিয় দর্শক শ্রোতা আজকের এই পর্বের ভিডিও দেখার জন্য ধন্যবাদ তবে পরের পর্বগুলোর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপতে ভুলে যাবেন না যেন আর যত ইচ্ছা লাইক শেয়ার ও কমেন্ট করুন আরও কোন কোন বিষয়ে প্রতিবাদী ভিডিও আপনারা দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে এ পর্যন্তই এরপর দেখা হবে আগামী পর্বের ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন নমস্কার